easy go. নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো একাদিন ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো তোর নামটা জানা কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো কেউ নেই কেউ নেই লাগছে না ভালো আলাদা যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা একাধিক ফাঁকারা নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না ভালো আকাশে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে জানি না তোর খুব আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমি First Blood. kill. first blood. লাগছে না ভালো তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায় আমি চাইছি তবু পারছি না তো থামাবে আমার একাদিন পাতারা নিভেছে আলো ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা যতবার আমি তোর ভাষাতে বলছি কথা ততবার তুই ভাবলি বুঝি তা আলাদা একাদিন নিভেছে আলো তুই নেই কেউ নেই লাগছে না Double kill! জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জলে তোরা First class.